সুপ্রিয় দর্শক স্বাধীনতা টিভির পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন বঙ্গবন্ধু বাল্যকালের গিমাডাঙ্গা স্কুলে যে স্কুলে পড়ালেখা করেন সেই স্কুল থেকে ঘুরে আসি আমরা এটা হচ্ছে স্বাধীনতা টিভি আচ্ছা। এই স্বাধীনতার পক্ষ থেকে আমরা এখানে আসছি বঙ্গবন্ধুর আমি একটা বই লিখছিলাম এই বইতে আমি বাচ্চাদের জন্য নতুন প্রজন্মদের জন্য লিখছি যে বঙ্গবন্ধু গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় তখন পড়ালেখা করতেন সেই কথাগুলো আমি তুলে ধরছি যে বঙ্গবন্ধুকে তোমরা চিনো হ্যাঁ বঙ্গবন্ধু যে স্কুলে পড়ালেখা করছে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় তোমরা জানো প্রাইমারি প্রাইমারি প্রাইমারি স্কুলে আমি আজকে তোমাদেরকে একটা কথা জানা বঙ্গবন্ধু যখন এই প্রাথমিক বিদ্যালয় গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় পড়ালেখা করেন তোমাদের কতটুকু জানা আছে না আছে আমার অবগত নাই আমি তোমাদেরকে নতুন করে জানাইতেছি যে বঙ্গবন্ধু যখন এই স্কুলে পড়ালেখা করেন তখন থেকে উনি রাজনীতিক যে রাজনীতি ছয় সাত বছর প্রাইমারি স্কুলে অবস্থা ছয় সাত বছর বয়সে যখন এখানে প্রাইমারি স্কুলে পড়ালেখা করে তখন থেকে উনি যে একজন যে নেতা হবেন বড় মাপের একজন মানুষ হবেন তখনই উনি এই স্কুলে লক্ষণ বোঝা গেছে কিভাবে বোঝা গেছে আজকে আমরা এই ধরনের করি না কারণ তখন বঙ্গবন্ধু যখন এই বৃষ্টি বৃষ্টিতে যখন ক্লাসে বন্ধুবান্ধব আছে কেউ যদি বিজি বিজি যাইতেন স্কুলে যাইতে বিজি যাইতেন বা বাসা যাইতে বিজি যাইতেন তখন ওনার সাতাতরা ওই ছাত্রকে দিয়ে দিতেন এটা জানো উনি নিজে বৃষ্টিতে ভিজে ভিজে বাসাতে চলে যেতেন আর যখনে একজন বাচ্চার কোনো জামা ছিঁড়া দেখতেন এই ছোটোবেলায় কতটুক তার জ্ঞান কোনো বাচ্চার এই ছাত্র যদি জামা ছিঁড়া দেখতেন নিজের জামাটা খুলে উনি বাচ্চাদেরকে ওই বাচ্চাকে দিয়ে দিতেন বাড়িতে গেলে জিজ্ঞেস করলে যে বাবা তুমি যে মানে গিঞ্জি গায়ে দিবা আসলা তোমার জামা কই বললো যে ওই ছেলেটার ওই নাম বলতো ওই ছেলেটার জামা নাই ওরে আমি জামাটা দিয়ে দিছি আমার তো জামা আর একটা আছে দেখা তো পরের দিন যদি স্কুলে আসতেন অন্য জামা গায়ে দিই তখন আসি পরের দিন উনি ওই আরেকটা ছেলে দেখলো যে জামা ছেঁড়া তখন উনি ওরে আবার ওই জামাটা দিয়ে দিতেন এবং নিজের বই পুস্তকে কোনো ছাত্র যদি বই পুস্তকের অভাব হতো তখন তো বই কিনি পড়তে হতো অনেক ছাত্র ক্ষমতা ছিল না বই কিনি পড়ার জন্য ওনার বইটা ওই ছাত্রকে দিয়ে দিতেন যার বই ছিল না তাকে দিয়ে দিতেন এমনকি যেই ঘরে দেখতেন আশেপাশে ওনার দুই চারজন পাঁচজন বন্ধুবান্ধবকে জোগাড় করছে জোগাড় করে দেখতেন পাশে এলাকাতে কারোর যদি ঘরে খাওয়ার না থাকতো কোনো ছাত্র যদি খাওয়ার অসুবিধা হতো তখন উনি কি করতেন ঘর থেকে ওনাদের গোলা ছিল গোলার থেকে চাউল ধান ওইগুলা ছাত্রদেরকে ভাগ করে বিলিং করে দিয়ে দিতেন আজকে আমাদের মতন এই যমনাতে কোন ছাত্র করে কি এই ধরনের করে বঙ্গবন্ধু যখন প্রাইমারি স্কুলে পড়তেন জি প্রাথমিক বিদ্যালয়ে যখন পড়তেন তখন গার অবস্থাটা আপনার তো জানা আছে আপনি স্কুলে পড়ালেখা করেছেন সেই স্থানটুকু একটু বলে দেবেন জি আমি এই স্কুলে দু হাজার আটের ব্যাচ ছিলাম আট আটে আমি এসএসসি পাস করছি এখান থেকে আমি যখন পাস করছি তখন এখানে বঙ্গবন্ধু যে স্কুলটাতে পড়ালেখা করছেন সেই স্কুলটা ছিল টিনের ঘর ওই পাশে ছিল দক্ষিণ পাশে স্কুলটা দক্ষিণ পাশে ছিল আপনার ওইটা বেশ কিছুদিন ছিল আমি অনেক দিন যাবত দেখছি আবার ইদানিং নাই ওইটা ভেঙে নতুন ভবন করা হচ্ছে তার পরবর্তীতে আপনার প্রাইমারি স্কুল জিটি প্রাইমারি করা হয়েছে পরবর্তীতে জিটি হাই স্কুলটা করা হয়েছে হাই স্কুলটা এটা জিটি হাই স্কুল আর এখন হচ্ছে যে জিটি হাই স্কুল যেটা ছিল ওইটা বয়েজ স্কুল হয়েছে আর যেটি প্রাইমারি হাই স্কুল প্রাইমারি ছিল ওইটা গার্লস স্কুল হয়েছে এবং ওই পাশের ওইটা হচ্ছে জিটি প্রাইমারি স্কুল যেটা আপনার এখন দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি